কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি বেবি ডগির উপরে একটা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা আজকে করব এখানে আজকের কিছু আপডেট নিয়ে আমি আলোচনা করব তবে এটা নিশ্চিত থাকতে পারেন র্যান্ডমলি যেসব আপডেট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব না এমন কিছু কি পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেটাতে যেটাতে এটার ফিউচার প্রাইস সম্পর্কে একটা সঠিক ধারণা আপনারা পেতে পারেন এই মুহূর্তে বেবি ডগি খুব ভালো হাইপ দেখাচ্ছে প্রাইসে এই মুহূর্তে বেশ ভালো প্রাইস মার্কেটে তারা রয়েছে এবং আশা করা যাচ্ছে ভবিষ্যতেও মোটামুটি ভালো প্রফিট বেবি ডগি দিবে এবং খুব তাড়াতাড়ি হয়তো একটা জিরো কিল করে ফেলবে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো এগুলো আমার কেন মনে হচ্ছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার অনুরোধ রইল তাহলে হয়তো অনেক পরিষ্কার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে বাটনটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি এবং তার আগে একটা অনুরোধ এইখানে ভিডিও তৈরি করতে ভিডিও এডিট করে পাবলিশ করতে অনেক সময় লেগে যায় তার আগে আপডেটগুলো বেশিরভাগই হচ্ছে আমার ইউটিউব ফেসবুক এবং সরি ইউটিউব না ফেসবুক টুইটার এবং হোয়াটসঅ্যাপে তারপরে হচ্ছে টেলিগ্রামে শেয়ার করে থাকি লিঙ্কগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের টুইটার চ্যানেলটা জয়েন করে নেবেন এবং এবং টুইটারে আমাকে ফলো করতে পারেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন ফেসবুকেও চাইলে জয়েন করতে পারেন একটা গ্রুপ আছে সেখানে আপনার প্রশ্ন আপনি করলে অনেকে রয়েছে আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য সেখানে জয়েন করে নেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি বেবি ডগির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আছি ভেরিফাইড অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এইখানে খুব মানে আমার কাছে মনে হলো ভালো ভালো কয়েকটা আপডেট এসেছে বেশ কয়েকটা আপডেট এখানে এসেছে তার মধ্যে আমি মাত্র অল্প কয়েকটা আপনাদের সাথে শেয়ার করবো আর বাকিগুলো র্যান্ডমলি প্রচারের জন্য তারা করেই থাকে এখানে প্রথম যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেবি ডগির ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছে congrats baby doggy army it look likes together you have act crossed a new all-time high. মানে আমাদের বেবি ডগি একটা নতুন অল টাইম হাইতে চলে গেছে আপনারা এই মুহূর্তে যদি দেখেন অনেক ভালো একটা প্রাইস এখানে যে ইয়েটা দেখাচ্ছে যে চারটা দেখাচ্ছে এখানে five seven zero point eight time zero five seven price আছে কিন্তু প্রাইস বর্তমানে এর থেকে অনেক বেশি আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই তবে বেবি ডগি তার বর্তমান যে হাইক রয়েছে সেটা হচ্ছে অল টাইম হাই যে রেকর্ড ছিল সেটাকে ব্রেক করেছে হ্যাঁ তো আরও মজাদার মজাদার তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এখানে আরও একটা টুইট আমার খুব ভালো লেগেছে যেটা হচ্ছে বিকেইএক্স e ওয়ালেটের তরফ থেকে একটা টুইট করা হয়েছে যে তারা বিকে ইএক্স e ওয়ালেট তারা বেবিডগিকে তাদের ওয়ালেটে নিয়েছে তাদের ওয়ালেটে বেবিডগি অ্যাকাউন্টে ইমপ্রুভ করা হয়েছে এবং আপনারা চাইলে সেই ওয়ালেটটা ব্যবহার করতে পারবেন এই ওয়ালেটটা কত পুরনো কত ভালো কত বেশি মানুষ এই ওয়ালেটটা ব্যবহার করে সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে একটা ওয়ালেট যখন একটা কয়েনকে নিয়েছে একটা কয়েনকে তাদের অ্যাকাউন্ট তাদের ওখানে অ্যাকাউন্ট করার সুযোগ দিয়েছে তারা লিস্টেড করেছে তার মানে এই কয়েনটাতে এইটার কিছু প্রভাব পড়বে এবং এইটার এই প্রভাবটা পড়ার কারণে কিছু হাইপ সেখানে দেখা যাবে তো এই হচ্ছে মোটামুটি দুইটা টুইট আমার ভালো লাগলো বেবি ডগির সেটা আমি আপনাদের কাছ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আরও একটা টুইট এখানে আছে যেটা হচ্ছে কয়েন গিকোতে আপনারা গেলেই দেখতে পারবেন এখানে বেবি ডগির র্যাঙ্ক অলরেডি ইম্প্রুভ করেছে যেটা একশো একুশে এখন আছে বেবি ডগি বেশ মিম কয়েনগুলোর মধ্যে প্রায় প্রথমে আছে এটা মোটামুটি বেশ ভালো একটা খবর মার্কেটের জন্যে তো এই হচ্ছে মোটামুটি টুইটারে আপডেট আপনারা বুঝতেই পারছেন আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যেখানে যত বেশি মানুষ যে কয়েনের পেছনে ছুটছে সেই কয়েনটা খুব তাড়াতাড়ি হাইপ করবে খুব তাড়াতাড়ি ভালো ভালো একটা প্রাইসে পৌঁছাবে মার্কেটে খুব ভালো অবস্থান তৈরি করে নেবে এটাই স্বাভাবিক তো এর পেছনে আরও কিছু কারণ রয়েছে আমি আপনাদেরকে একটু বিএসসি স্ক্যানে নিয়ে দেখাতে চাই আমি এখানে বেবিডগির বেস স্ক্যানটা ওপেন করে রেখেছি বেস স্ক্যানে বেবিডগিকে বার করে রেখেছি আপনারা একটু আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বেবিডগির যে হিউজ পরিমাণ বাই হচ্ছে সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা জানেন একটা কয়েন তখনই বা একটা টোকেন তখনই প্রাইস আপডেট হয় যখন সেটা বেশি বেশি বাই হয় এবং প্রাইস তখনই ডাউন হয় যখন বেশি বেশি সেল হয় তো আমরা দেখতে পাচ্ছি বেবিডগি বেশ ভালো বাই হচ্ছে এখানে আপনারা দেখুন কয়েকটা ট্রানজেকশান হিস্ট্রি দেওয়া আছে এখানে এই যে দেখুন from pancake swap V two আমি একটু যদি এখানে মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জিনিসটা একটু দেখুন প্যানকেক্স অফ ভি টু মানে ফর্ম এটা থেকে হ্যাঁ এটা থেকে এই অ্যাকাউন্টে গেছে এই যে একটা অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টে গেছে অর্থাৎ ওখান থেকে এই অ্যাকাউন্টের যে মালিক সে এই পরিমাণ বেবি ডগি কিনে নিয়েছে দেখুন এখানে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের কেনা হয়েছে আপনারা এই কেনাটা দেখতে পারবেন যতগুলো এখানে দেখবেন প্যানকেক সব ভি টু লেখা আছে এগুলো সবই বাই করা হয়েছে এবং সেল খুব কম একটা সেল উপরে একেবারে প্রথমে দেখতে পাচ্ছেন একটা সেল সেল খুব কম বাই অসংখ্য তাহলে এইখানে অসংখ্য পরিমাণ বাই যখন হচ্ছে তখন প্রাইস হাইপ করবে এবং একটা মজার ব্যাপার হচ্ছে যখন সমস্ত মার্কেট লাল হয়ে আছে সেখানে আমাদের বেবি ডগি কিন্তু তার প্রাইসের হাইপটা ধরে রেখেছে বেবি ডগিকে আপনারা যারা কিনেছিলেন হোল্ড করেছিলেন খুবই ভালো তবে এখন যদি কেউ কিনতে চান আমি সাজেস্ট করব এখনই আপনারা কেনা যদি নতুন করে কিনতে চান কেনার ঝামেলায় যাবেন না যাদের আছে তারা এখন সেল করবেন না একটু ধৈর্য ধরে থাকুন আশা করছি খুব তাড়াতাড়ি বেবি ডগি একটা চমকপ্রদ আপনাদের একটা পুরস্কার দেবে একটা ফেরত আপনাদের দেবে এই হোল্ড করার কারণে হ্যাঁ এখন যদি আপনারা কেউ ট্রেড করতে চান বেবি ডগি আমি সাজেস্ট করব একটা এক্সচেঞ্জ সেটা হচ্ছে gate dot IO gate dot আইওতে আমি মানে কি করে অ্যাকাউন্ট করতে হয় তার একটা ভিডিও আমার আছে চ্যানেলে সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য মার্কেটে একটু চেক করলে দেখবেন যে প্রাইসে বেবি ডগি বাইসেল হচ্ছে এখানে গেড্ডোটাইওতে তার থেকে অনেক বেশি প্রাইস যেমন zero point eight time zero six two এখানে একটু আগে সিক্স ফোর পর্যন্ত গেছিলো এটা যখন তখন ওঠানামা করছে এটা নির্ভর করে যে কোন এক্সচেঞ্জে কোন কয়েনটা বেশি ট্রেড হচ্ছে যত বেশি ট্রেড হয় তত বেশি সেখানে প্রাইসটা থাকে তো এইখানে মোটামুটি প্রাইসটা খুব ভালো আছে এবং খুব ভালো ওঠানামা করছে অন্যান্য এক্সচেঞ্জেসে অন্যান্য ওয়ালেট থেকে আপনারা এইখানে হচ্ছে খুব একটা ভালো প্রাইসে সেল করতে পারবেন তাই আপনারা গেট ডট আইওটা ব্যবহার করুন আমি সাজেস্ট করছি এবং সেই সাথে হচ্ছে প্রথম কথা যদি এখন সেল না করে পারা যায় তাহলে বেবি ডগিকে হোল্ড করাই ভালো কারণ বেবি ডগি ভবিষ্যতে একটা ভালো প্রফিট খুব ভালো পরিমাণ প্রফিট শিবাইনুর মতো একটা প্রফিট আপনাদের দিতে চলেছে আর যদি করতে হয় তাহলে গেট ডোটায়োটা ব্যবহার করুন আমি গেট ডোটায়োতে অ্যাকাউন্ট করার ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম চ্যানেল টুইটার অ্যাকাউন্টকে ফলো করুন সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য পরবর্তীতে আপনাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করব কোনো একটা ধামাকাদার ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে